নমস্কার প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি পরব্রহ্মের কৃপায় কুশলে আছেন আবারও নতুন ভিডিও নিয়ে এসে গেলাম পিনাকি ভট্টাচার্য নামক একজন ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য নামক তার ইউটিউব চ্যানেলে মানবজাতির পরম ও মহাসংবিধান বেদ সম্পর্কে বিকৃত ও ভ্রান্তিপূর্ণ বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলোকে ঘিরেই জবাবস্বরূপ মৎস্য অবতার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিক পর্বের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করা হবে ধারাবাহিক পর্বগুলির মধ্যে আজকের এই তৃতীয় পর্বে থাকছে বেদ কি কোরআন বা বাইবেলের সমতুল্য এই বিষয়ে তাই ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমার সাথে থাকুন এবং অবশ্যই অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন ভিউয়ার্স বা দর্শক হয়ে থাকেন তবে এখনই ভিডিওটির একটু নিচে দেখতে পাবেন ডান দিকে লাল বাটন আছে সেখানে টাচ করে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন প্রতিবাদী আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনে চাপুন সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এবং আর কোন কোন ধরনের প্রতিবাদী ভিডিও আপনারা চান তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেননা আপনাদের একটি কমেন্টও আমাকে ভিডিও তৈরিতে অনেকখানি অনুপ্রাণিত করে তাহলে আর দেরি নয় শুরু করা যাক আজকের ভিডিওটি মৎস্য অবতার মৎস্য অবতার আপনারা দেখছেন মৎস্য অবতার অসত্য প্রতারণা ও মিথ্যার বিরুদ্ধে একটি প্রতিবাদী চ্যানেল মৎস্য অবতার পিনাকি ভট্টাচার্য মশাই বলেছেন যে মানব জাতির মহাসংবিধান পরম পবিত্র বেদকে নাকি বাইবেলের সমতুল্য বলা যেতেই পারে শুনুন এই পিনাকি বাবুর নিজ মুখে বেদ আর উপনিষদ এই দুটো হচ্ছে হিন্দু ধর্মের প্রধানতম গ্রন্থ বা বলা যেতে পারে বাইবেলের সমতুল্য বা বলা যেতে পারে বাইবেলের সমতুল্য বা বলা যেতে পারে বাইবেলের সমতুল্য তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা হয়তো জেনে অবাক হবেন যে ভারতের বাইরে পণ্ডিত ও বেদ বিশেষজ্ঞগণই বলেন বেদকে কখনোই কোরআন বাইবেলের সমতুল্য বলা যেতেই পারে না বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ, জানি না বিশ্বাস হওয়ারই কথা দেখুন তার হাতে গরম প্রমাণ নাম্বার এক এ বিষয়ে জার্মানের বেদ বিশেষজ্ঞ পণ্ডিত ভিন্টারনিটস তার বিখ্যাত গ্রন্থ history of Indian literature volume number একে বলেছেন in the Vedas does not mean single literary work as far instance the word Koran nor a complete collection of a certain number of books complied at some particular time at the word Bible or as the word Tripitaka. The Bible of the Buddhists, but a whole great literature which arose in the course of many centuries has been handed down from generation of generation by verbal transmission. অর্থাৎ বেদ বলতে একটিমাত্র পুস্তক বোঝায় না যেমন কোরআন বলতে বোঝায় অথবা বাইবেল বলতে বৌদ্ধদের বাইবেল স্বরূপ ত্রিপিটক বলতে যেমন কোনো এক সময়ে কয়েক খণ্ডে একত্রে সন্নিবেশপূর্বক একটি ধর্মগ্রন্থ রচনা বোঝায় বেদ বলতে তেমন কোনো গ্রন্থ বোঝায় না বেদ একটি বিশাল অখণ্ড সাহিত্য যা যুগ যুগ ধরে গড়ে উঠেছে এবং যুগ যুগ ধরে গুরু শিষ্য পরম্পরায় মুখে মুখে চলে আসছে সুতরাং এখান থেকে স্পষ্টতই বুঝতে পারলাম যে পরম পবিত্র বেদ কখনোই বাইবেলের সমতুল্য নয় নাম্বার দুই এবার চলুন দেখি বিখ্যাত ফরাসি লেখক ও ধর্মতত্ত্ববিদ লুইস চ্যাকুলিউট তার দি বাইবেল ইন ইন্ডিয়া গ্রন্থের ভলিউম নম্বর দুই এর পেজ নাম্বার ওয়ান এ কি বলেছেন তিনি বলেছেন আশ্চর্য বুঝতে পারলাম যে যত ঐশ্বরিক গ্রন্থের কথা শোনা যায় তাদের মধ্যে বেদই একমাত্র যার সকল ধারণা আধুনিক বিজ্ঞানের সাথে সঙ্গতিপূর্ণ একমাত্র এটি জগতের ক্রমান্বয়ে উন্নতির পথ ঘোষণা করে সুতরাং এখানেও প্রমাণিত হল যে বেদ কখনোই কোরআন বা বাইবেলের সমতুল্য হতেই পারে না অথচ পিনাকিবাবু বলছেন বেদকে নাকি বাইবেলের সমতুল্য বলা যেতেই পারে বেদ আর উপনিষদ এই দুটো হচ্ছে হিন্দু ধর্মের প্রধানতম গ্রন্থ বা বলা যেতে পারে বাইবেলের সমতুল্য আরে চিন্তা করুন চলুন এবার আপনাদের আরও রেফারেন্স দিচ্ছি নাম্বার তিন এবার একজন বিখ্যাত ব্যক্তি আর তিনি হলেন Arthur Anthony Macdonell Arthur Anthony Macdonell তার বিখ্যাত গ্রন্থ a history of Sanskrit literature এ বলেছেন যে এই পর্যন্ত বেদ এত যত্নের সাথে সংরক্ষিত হয়েছে যে কোনো বইয়ের সাথেই তার তুলনা দেওয়া যায় না এরকম পরিবর্তিত হবার ক্ষীণতম সম্ভাবনা পর্যন্ত না থাকা মানব ইতিহাসের একমাত্র দৃষ্টান্ত আবারও বিদেশি পণ্ডিতের দ্বারা প্রমাণিত হল যে পরম পবিত্র বেদ কখনোই বাইবেল বা কোরআনের সমতুল্য নয় নাম্বার চার এরকম আরও একজন বিখ্যাত ঐতিহাসিক বিদ্যান ও সুপ্রসিদ্ধ অধ্যাপক হিরেন প্রফেসর হিরেন তার historical researches by professor Heeren নামক গ্রন্থে volume number two page number one অর্থাৎ একশো সাতাশে বেদের অসমতুল্যতা প্রদর্শন করেছেন এভাবে they it means the Vedas are without ডাফট the oldest works composed in Sanskrit even the most ancient Sanskrit works allude to the Vedas as already existing the Vedas stand alone in their solitary splendour standing as beacon of divine light for the onward march of humanity একই রকমভাবে আবারও প্রমাণিত হলো উক্ত বিখ্যাত ঐতিহাসিক বিদ্যান সুপ্রসিদ্ধ অধ্যাপক এর দ্বারা যে বেদ কখনোই বাইবেল বা কোরআনের সমতুল্য নয় কারণ এখানে স্পষ্টতই উক্ত বিখ্যাত ব্যক্তি বলছেন দ্য ভেদাস স্ট্যান্ড অ্যালোন অর্থাৎ বেদ একাই প্রতিষ্ঠিত এর জন্য কারো সহায়তা বা কারো সাথে তার তুলনাই করা যেতে পারে না নাম্বার পাঁচ প্রখ্যাত জার্মান সংস্কৃত বিশারদ মক্ষ মুলার বা ম্যাক্স মুলার তিনি স্পষ্টভাবেই বলেছেন যে পৃথিবীতে বেদ ও উপনিষদের মতো এত প্রণোদনাপূর্ণ এত অতিমানবীয় বই আর নেই তো প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ কি বুঝলেন পরম পবিত্র ভেদ কি কোরআন কিংবা বাইবেলের সমতুল্য হতে পারে হতেই পারে না অথচ পিনাকিবাবু কি বলছেন পিনাকিবাবু বলছেন যে বেদ নাকি বাইবেলের সমতুল্য বলা যেতেই পারে এভাবে আরও উদ্ধৃতি দেওয়া যায় কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বলে আর দুই একটি উদ্ধৃতি দিয়ে পিনাকি ভট্টাচার্য বাবুর ভ্রান্তি ও অসারতা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব তো চলুন এখন পরের রেফারেন্সগুলো জানতে থাকি নাম্বার ছয় সুপ্রসিদ্ধ ডক্টর জেমস কৌশিন যিনি আয়ারল্যান্ডের একজন বিখ্যাত কবি এবং দার্শনিক তিনি তার বিখ্যাত গ্রন্থ পাথ টু পিচ নামক গ্রন্থে যার পেজ নাম্বার সিক্সটি সিক্স অর্থাৎ ছিয়াষট্টি তিনি বলেছেন এখানে বৈদিক আদর্শের উচ্চতার বর্ণনা করে যে on that it means the Vedic idea alone with its ideal alone with its inclusiveness which absorbs and annihilates the causes of antagonism. Its sympathy, which wins hatred away from itself, it is possible to rear a new earth in the image and from itself. It is possible to rear a new earth in the image and likeness of the eternal heavens. সুতরাং এখান থেকে আবারও স্পষ্ট প্রমাণিত হলো যে বেদ একাকি প্রতিষ্ঠিত এক একেই তার মহত্ব সুতরাং এর সাথে অন্য কোনো গ্রন্থের আর তুলনায় দেওয়া যেতে পারে না এবার নাম্বার সাত আলফ্রেড রাসেল ওয়ালেস বলেন এটা খুবই আশ্চর্য যে বেদের ভাষাশৈলী এতই নিখুঁত ও সৌন্দর্যমণ্ডিত যে আধুনিককালে আমাদের মিল্টন শেক্সপিয়ার বা টেনিসনকেও এর কাছে কম মনে হয় নাম্বার আট ফ্রেডরিক ভন সেলজেন বলেন সকল বুদ্ধিবৃত্তি রাজনীতি অর্থনীতি সকল ধর্মের ধারা বেদ থেকেই প্রবাহিত এমনকি অসামান্য গ্রিক সভ্যতাকেও এর কাছে একেবারে বিবর্ণ মনে হয় নাম্বার নয় আমেরিকার বিদুষী মহিলা যিনি একজন লেখিকাও মিসেস হইলার উইলক্স একটি লেখাতে উল্লেখ করেন যে we have heard and read about the ancient religion of India it is the land of the great Vedas the most remarkable works containing not only religious ideas for a perfect life but also facts which all the science has since proved true. Electricity, radium, electronics, airships all seems to be known to the seers who found the Vedas. অর্থাৎ বেদ শুধু অসাধারণ জীবন দর্শনের জন্যই অবিস্মরণীয় নয় বরং অনবদ্য বিজ্ঞানের জন্যও বিদ্যুৎ বিচ্ছরণ বিমানবিদ্যা সবই যেন বেদের ঋষিদের জানা ছিল নাম্বার দশ বিখ্যাত আমেরিকান দার্শনিক উইলিয়াম জেমস বলেছেন বেদ হচ্ছে শল্যবিদ্যা শরীরবিদ্যা প্রকৌশল গণিত সঙ্গীত সংস্কৃতি সকল কিছুর এক মিলিত সমাবেশ যেন এক জীবন্ত বিশ্বকোষ নাম্বার এগারো এছাড়া মরিস ফিলিপ তার the teachings of the Veda নামক গ্রন্থে বলেছেন নিঃসন্দেহে ঋগ্বেদ মানব সভ্যতার সর্বোচ্চ গরিমাময় রাজপথ নাম্বার বারো গুই গোয়ালট তো এভাবেই বলেছেন যে ঋগ্বেদ মানবতার সর্বোচ্চ পথের সর্বশ্রেষ্ঠ প্রদর্শক নাম্বার তেরো এবার শুনুন ভলতেয়ার কি বলছেন বেদ সম্পর্কে বেদ হলো মানব সভ্যতার জন্য সবচেয়ে মূল্যবান উপহার যার জন্য পাশ্চাত্য সবসময় প্রাচ্যের নিকট কৃতজ্ঞ থাকবে নাম্বার চোদ্দ একজন ভারতীয় মুসলিম পরমাণু বিজ্ঞানী ও ভারতের সাবেক প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম আজাদ বেদ সম্পর্কে যখন বলেন যে বেদ মানব সভ্যতার প্রাচীনতম ক্লাসিক ভারতবর্ষের সবচেয়ে মূল্যবান সম্পদ সমগ্র ভারতের আত্মা এই বেদেই প্রথিত তখন পিনাকি ভট্টাচার্য প্রভৃতি নামধারী বাবু উক্ত বেদ বাইবেলের সমতুল্য বলা যেতেই পারে হ্যাঁ, বক্তব্যটি যে অসার ও মূল্যহীন তথা ভ্রান্তিপূর্ণ এবং কতটা যে হাস্যকর তাহার বলার অপেক্ষা রাখে না তো প্রিয় দর্শক উপসংহারে শুধু এইটুকুই বলবো যে পিনাকি ভট্টাচার্য মশায়ের করা বক্তব্য ভ্রান্ত এবং অসার তা কেবল বিদেশি পণ্ডিতদের বেদ সম্পর্কে করা উচ্চকোটির প্রশংসাতেই প্রমাণ হয়ে যায় আর রইল তো ভারতবর্ষের বা ভারতীয় বিভিন্ন পণ্ডিতদের বক্তব্য যাই হোক তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ততক্ষণে পরমব্রহ্ম সকলকেই যেন ভালো রাখেন সুস্থ রাখেন আর বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করার চেষ্টা করবেন এবং বাড়ি ফিরলে বিশ সেকেন্ডের মতো হাত সাবান দিয়ে মন্থন করে তারপর ধুয়ে ফেলবেন সকালে ভালো থাকবেন ওং শান্তিহি ওং শান্তিহি ওং শান্তিহি ধন্যবাদ সবাইকে নমস্কার